জীবন সবাই নিজে নিজে মানুষ আজা নেই গো মানুষ দুনিয়াটা শুধুই স্বার্থে পরাজ ভাই গো সংসার পরিজন সবাই পৃথিবীর ভাষা নেই তো কোথাও ভালোবাসা স্নেহ করুণা পৃথিবীর ভাষা সবাই যে আজা টাকার খোলা অর্থই বড় সকলে পরাজ ভাই সংসার করি yo, ay nice nice রাতে ফোটে ভয়ে ভয়ে সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে চোখের ওপর যে ভয় বলি না মায়ারে তবু পরাজ ভাই সংসার করিল নিজে নিজে মানুষে আকা নেই মানুষ দুনিয়া শুধুই সাথে